প্রতিষ্ঠানের হাফেজ সাহেব হবে অযোগ্য প্রিন্সিপাল হবেন অযোগ্য হেড মাওলানা হবেন অযোগ্য মেম্বার হবেন অযোগ্য চেয়ারম্যান হবে অযোগ্য এমপি হবে অযোগ্য এসিডি এসপি হবে অযোগ্য যখন এমন একটা সময় চলে আসবে যখন নেতৃত্ব পর্যায়ে যারা অযোগ্য লোকেরা থাকবে সেদিন বুঝতে পারবে যে কিয়ামত আসতে বেশি দেরি নাই প্রায় জায়গায় অযোগ্য লোক এখন দায়িত্ব পালন করে প্রায় ওটা হাফেজ হোক মৌলানা হোক মহাদ্দেশ হোক সে সমানে দুর্নীতির সাথে জড়িত আপনি বলতে পারেন আপনার এলাকাতে গাভী চুরি হয়েছে আপনার এলাকাতে গাভী চুরি হয়েছে যেই চুরটা গাভী চুরি করেছে বিশ্বাস করেন ওই চুর বড় চুর নয় ও ছোট চুর ও পেটের দায়ে গাভীটা চুরি করেছে আপনার বাড়ি থেকে টিউবওয়েলটা চুরি হয়েছে মসজিদ থেকে জুতা স্যান্ডেল চুরি হয়েছে বিশ্বাস করেন টিবল চুর জুতা স্যান্ডেল চুর এ চুর নয় এ ছোট চুর এ পেটের দায়ে চুরি করেছে বড় বড় চুর যদি আপনি দেখতে চান তাহলে সচিবালয়ে লক্ষ্য করতে হবে বড় বড় চুর যদি দেখতে চান তাহলে ইনকাম ট্যাক্স অফিসে লক্ষ্য করতে হবে বড় বড় চুর যদি দেখতে চান তাহলে ভূমি অফিসে বসে আছে বড় বড় চুর যদি দেখতে চান তাহলে পাসপোর্ট অফিসে বসে আছে বড় বড় চুল যদি দেখতে চান তাহলে ইউনিয়ন পরিষদে বসে আছে এই অযোগ্য নেতারা এই দেশের লক্ষ কোটি টাকা কলমের খোঁচা দিয়ে দুর্নীতি করে বাংলাদেশকে এরা ফতুর করে ছেড়ে দিয়েছে এরাই বলে বিশ বার হস করেছি সত্তরই বার উমরা করেছি কিন্তু সব টাকা দুর্নীতির টাকা এইভাবে দুর্নীতি তবে অনেক নেতা আছেন যারা দুর্নীতির সাথে জড়িত নয় তারা দুর্নীতির বিপক্ষেই কথা বলেন বিরুদ্ধেই কথা বলেন তবে প্রায় যে দুর্নীতিবাজ এটাই হলো সত্য কথা বলছিলাম যখন অযোগ্য লোক চলে আসবে সেদিন কেয়ামতের আলামত এটাই প্রকাশ পাবে অযোগ্য লোকের হাতে যখন দায়িত্ব চলে যাবে আর মৌলানা সাহেব নিয়োগ বাণিজ্য করতে গিয়ে দশ লক্ষ টাকা দুর্নীতি করে ফেলেছে মৌলানা সাহেব আর হাফেজ সাহেব মসজিদের সেক্রেটারি সভাপতি সাহেব দশের পয়সা আত্মসাত কর বিশ্বাস করেন এরা অযোগ্য এরা কুকুর সিগালের চাইতে খারাপ যারা দুর্নীতির সাথে জড়িত আছে বিশ বার হজ টিকবে না ছত্রিশ বার ওমরা টিকবে না যদি হারাম রিজিক উপার্জন করেন আত্মসাত করেন সুদের সাথে জড়িত থাকেন দুর্নীতির সাথে জড়িত থাকেন আবু হুরায়রা রাজিয়াল্লাহ আনহু বলেন রাসুল সাল্লাহ সাল্লামের নিকটে আহাদা রাজুল্লি রসুলের সাল্লাহ সাল্লামা গোলামান ইকারুল্লাহ মেদাম রাসুল সাল্লাহ সাল্লামকে এক গোলামকে হাদিয়া দেওয়া হলো তার নাম হচ্ছে মেদাম এহত্তু রাহালাল্লি রসুল্লাহ সাল্লাহ সাল্লামা এহত্তু রাহালাল্লি রসুল্লাহ সাল্লাহ সাল্লামা রাসুল সাল্লাহ সাল্লামের জন্য মেদাম গোলামটি হাওদা ঠিক করছিলেন যেখানে তিনি বসেন হাওদা ঠিক করতে ইদাসর সাইমন আয়রুন হঠাৎ করে একটা তীর এসে মেদামকে লেগে গেল হঠাৎ করে একটা তীরে সে মেদামকে লেগে গেল ফাকাত আলাহু মেদাম লোকটি মারা গেলেন কালান্নাস হানিয়ান্লাহুল জান্না লোকেরা বলা বলি করলো বাহ রসুলের গোলাম রসুলের খাদেম জান্নাতে চলে গেল রাসুল সাল্লাহ সাল্লাম এই কথা শোনার পরে বলছেন কাল্লা কখনো নয় ইন্না ওয়াল্লাদিন আফসিবিয়াদিহি সেই সত্তার কসম করে বলছি যেই সত্তার হাতে আমার আত্মা রয়েছে কখনোই সে জান্নাতে নয় ইন্না আখাদাহা ইয়ামা খাইবারা মিনাল মাগানিম লাম তুসবিহাল মাকাসিম এই আমার গোলামটা খয়বারের যুদ্ধের দিন রাষ্ট্রের সম্পদ থেকে একটা চাদর আত্মসাত করেছে আমার এই গোলামটা খয়বারের যুদ্ধের দিন জনগণের দশের পয়সা থেকে একটা চাদর আত্মসাত করেছে লাতাস্তাইল আলাহে নারান একটা চাদর আত্মসাত করার কারণে আমার এই গোলামকে জাহান্নামের আগুন উত্তপ্ত করে তাকে স্যাক দেওয়া হচ্ছে ফালাম্মা সামিয়া দালিকার নাস যখন এই কথা শুনলেন যা রাজুলুন সেরাকিন আও সেরাকাই নিলেন নবী সাল্লামা এক ব্যক্তি একটা জুতার ফিতা অথবা দুটি জুতার ফিতা এনে বলছেন আল্লাহর নবী আমি যে একটা জুতার ফিতা আমি নিয়ে ফেলেছি এটা দশের সম্পদ আমারও কি জাহান নামে যেতে হবে রসুসলাম বলছেন সেরাকুম মিন নাও নার আও সেরাকানে মিন নার একটা ফিতাও যদি আত্মসাত করো আর দুটা ফিতাও যদি আত্মসাত করো তাহলে জাহান নামে যেতে হবে বলছিলাম যেখানে একটা জুতার ফিতা আত্মসাত করলে জাহান নামে যেতে হয় এদেশের নেতা নেত্রী এদেশের দায়িত্বশীল যারা কলমের খোঁচা দিয়ে লক্ষ কোটি টাকা দুর্নীতি করে এদের বিচার মাঠে কি হবে সোহানা কাল্লাহ বিহামদিকা আসাদুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ